নিকটকারী টুটুরি ওঠাবো বিমান আর সানাম কো বাড়াতাম পে লইদই হুইউ করা আবো হপন বাবু মিলনি বহু বাবা মুমরা ডিসিশন তো ভাতাও কেতে খাদি ডিসিশন তো লাহার কি হাতা হই না পিজন আরে সার সগুন কিসে বানিয়াম না আর বাখান বহু গহনা দল বদল করিয়া যাতে কেবল কুকিয়া আরে বাপলা মিল কাউকে ভাকুলি তাই না আর মিলন না তো এটার বাপলা বাইরে পেলে না অন্য তো চিনে জিগে গিয়া ওলাতে অতুরিন মারতে হো রাবড়ি সমেত লে চালায় না আর তেন বহু বহুলে উতরা উতর কে দিয়া সুন্দি চলে হো গাল লেনা সে বানা শুনলে মানা মারে গানও গানের গাইছে মেঘার লহরি গানা তো পায় গেল না সঙ্গে ও সুন্দি নোয়ার তো চেম্বে না আমার সাথে লেবিন সারসাগুন গানলেন কারণ দল বদল বরিয়া তাতে কেউ না কহব না করিয়া আর বালখান দেখেন তো হারাম রেট লেখাতে নিয়ে গেছে উত্তর কাছে সে বিজয় নাম চেনেন নেয়া ইন্দম কুলিং কে আচার খাতে পুলি গেছে না আর চান খাদিস বহু শুনলি হপরাম থেকে রগিয়ারিস গেছে কি রগিয়ারিস হোক না আর বাখার আলি তো নয় তুমি কেন আরে চেনা হবে নারী ছোয়া ট্রেন খাতের মধ্যে নারী ছোয়া আরে জাহাজ নেই মাওলানি মিটে মানা হকন মানা ইজুনে মানা ইজুনে ইলো পেয়া হলে নাই ছবি তো পেয়া হলে না এই রাত না হলে চিল্লি পাকানো ঝুলে চিল্লি পাকানো ঝুলে ইন্দ্র জমা নুয়াই নাও তো গাগত হুই না রে উত্তর ইংরেজ চালাও হ্যাঁ বেটা লকিলাম বেটা বাগড়ায় আর আবহাওয়া তো পাহাড়ে চেনা মন চাই তো সালাম তো চলো ভিতির সিং মন চালাই দিলেন চলো বেটি বহুত চলো সুতো ইবেন ভিতির সিং চলো